সুতরাং যারা বলে মানুষ বানর থেকে হয়েছে তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করে তারা বাবা আদমকে অস্বীকার করে তারা বাবা আদম নবী হামাকে অস্বীকার করে তারা মানবতার চরম শত্রু ঠিক কিনা বলুন সুতরাং কবি ইকবাল বলছে হে মুসলিম জাতি শোনো তোমার বাচ্চাকে তুমি ডাক্তার বানাবে নো প্রবলেম তোমার বাচ্চাকে তুমি লয়ার বানাবে সমস্যা নাই তোমার সন্তানকে তুমি একজন বড় সাইন্টিফিক বানাবে কোনো সমস্যা নাই তোমার সন্তানকে তুমি বড় ইঞ্জিনিয়ার প্রকৌশলী বানাবে কোনো সমস্যা নাই আল্লাহ কবি ইকবাল বলে আমি লন্ডন থেকে ডিগ্রি নিয়েছি কিন্তু আমার কলবে ইমান বরাবর ছিল আমার কলব থেকে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি আমার ইমান কেড়ে নিতে পারে নাই কারণ কি জানো কারণ আমার মা বাবা আমাকে ছোটবেলায় আমার বাড়ির পাশে বক্তব্যে আমাকে কোরআনের শিক্ষা দিয়েছে জোর বলুন আল্লাহ কবি ইকবাল বলেন মুঝে জলওয়ে দানিশে পরং सुरमा है मेरी आंखों कहा के मदीना तुर रसूल सुरमा है मेरी आंखों कहा के मदीना तुर रसूल আল্লামা কবি ইকবাল বলেন আমি যখন মক্তবে হুজুরের সামনে বসে কোরআনে শিক্ষা গ্রহণ করেছি তখন হুজুর যখন আমাকে প্রথমে যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলার সাথে সাথে আমার কলমের ভিতরে একটা শয়তান বসা ছিল হুজুরের মুখোমুখি যখন আউজুবিল্লাহ পড়েছি চট করে ওই শয়তান আমার কলম থেকে পালিয়ে গিয়েছে আমি যখন বিসমিল্লাহ পড়েছি তখন আমার আল্লাহ আমার রহমান আমার কলমের ভিতরে দয়া করেছে তখন আমি হুজুরের মুখোমুখি পড়েছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বিশ্বজাহানের বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য সকল প্রশংসা এই আয়াত যখন পড়লাম আমার আল্লাহ আমার উপর দয়া করেছে আমার উপর রহম করেছে আমি মাদ্রাসা থেকে আল্লাহর তাওহীদের শিক্ষা গ্রহণ করেছি আমার রাসুলকে কি করে ভালোবাসতে হয় সেই জ্ঞান আমি শিক্ষা গ্রহণ করেছি এই জ্ঞান শিকার সাথে সাথে আমার চোখের মধ্যে মদিনার সুরমা লেগে গেছে কিসের সুরমা মদিনার সুরমা ইকবাল বলেন মাদ্রাসা থেকে যেই মৌমিনের চোখের মধ্যে একবার সুরমা লেগে গেছে ওই ছাত্র যদি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যায় সেই যদি ঢাকা ইউনিভার্সিটিতেও যায় অস্ট্রেলিয়া যায় কানাডা যায় আমেরিকাও যায় ওয়াশিংটন নিউ ইয়র্ক যদি সেই লেখাপড়া করে তার ইমানকে হরণ করতে পারবে না কোন নাস্তিকবাদ তার ইমানকে ধ্বংস করতে পারবে না কোন খ্রিস্টান মেয়ে তার ইমানকে ধ্বংস করতে পারবে না কোন ইহুদিবাদ তার ইমানকে ধ্বংস করতে পারে না কোন হিন্দুত্ববাদ তার ইমানকে ধ্বংস করতে পারবে না কোন উগ্রবাদ ঠিক কিনা বলুন সুতরাং আমরা ইমানদার হতে চাই কি চাই না আমরা ইমানদার হতে চাই কি চাই না আমরা আম্মাজার আসিয়ার মতো ইমান রক্ষার জন্য শহীদ হতে চাই কি চাই না যদি আমরা কোরআনকে যদি ভালোবাসতে চাই আল্লাহকে যদি পেতে চাই রাসুলকে যদি পেতে চাই তাহলে আমরা এই ছোট ছোট এই মাদ্রাসাগুলোকে আমার নবীর ঘর হিসাবে আমার আল্লাহ রহমতের জায়গা হিসাবে এগুলাকে আমাদেরকে মন দিয়ে ভালোবাসতে হবে ঠিক কিনা বলুন রাজি আছেন তো সবাই সবাই মাদ্রাসাকে মহাব্বত করার জন্য রাজি আসন তো নাই পৃথিবীর যেই জায়গায় হোক পাহাড়ের চূড়ায় হোক পুকুরের পাড়ে হোক যেখানে কোরআনের আওয়াজ হবে যেখানে হাদিসের আওয়াজ আসবে যেখানে কালিমাই তাইবার আওয়াজ আসবে যেখানে কালিমাই শাহাদার আওয়াজ আসবে যেখানে ইমানে মুজমাল উচ্চারিত হবে যেখানে ইমানে মুহসল উচ্চারিত হবে ওই জায়গাকে রক্ষার জন্য আমরা প্রয়োজনে প্রাণ দিয়ে দিব ঠিক কিনা বাইর আমার কবি মাসুদ রুসাফি একজন বড় আরবি কবি তিনি অনেক মনের ভিতর বেদনা নিয়ে কিছু কবিতা বললেন দাখিল বই আরবি সাহিত্যে এই কবিতা আছে কবি মারুফ রুসাফি কি বলেন এই কবিতা আমার চিন্তার আপনাদের চিন্তা পরিবর্তন করবে কবি বলে তো আমিলু কোমল আমালাল কবির কবি বলেন হে মাদ্রাসার সন্তানেরা হে মাদ্রাসার স্টুডেন্টরা তোমাদের ব্যাপারে আমার এই হৃদয় অনেক আশা কামনা করে অনেক আশা রাখে তোমাদের কাছে অনেক আশা তিনি ব্যক্তই করেন কবি বলেন তো শুনে রেখো দুনিয়াবাসী তোমরা যদি মাদ্রাসার গোড়ার মধ্যে যদি পানি ঢালো যেভাবে বাগানের ফুল গাছের গোড়ায় যদি পানি ঢালো ওই বাগানের ফুল গাছ থেকে সুন্দর সুন্দর ফুল ফুটবে লাল টকটকে গোলাপ সেখানে ফুটিয়ে তারা সেখানে সুশোভিত হয়ে সুগন্ধি ছড়াবে কবি বলেন প্রতি এলাকাতে যদি মাদ্রাসা হয় আর তোমরা যদি মাদ্রাসাকে মহাপত করো ভালোবাসো ওই মাদ্রাসা থেকে সুন্দর কোরআন পূর্ণেওয়ালা গোলাপের মতো হয়ে ফুটে তোমাদেরকে কোরআনের আলোয় আলোকিত করবে একজন হাতে যে কোরআন যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর গজব অনেক দূরে চলে যায় আল্লাহর গজব গুলো অনেক দূরে চলে যায় শৈতান অনেক দূরে পালিয়ে যায় যেখানে কোরআনের আওয়াজ চলে যেখানে কালিমার আওয়াজ চলে যেখানে হাদিসের আওয়াজ হয় সেখানে আল্লাহর গজব আসতে পারে না সেখানে ভূমিকম্প আসতে পারে না সেখানে করোনা ভাইরাস আসতে পারে না ঠিক কিনা বলো আপনারা জানেন না যখন করোনা ভাইরাস আসছিল সবকিছু বন্ধ ছিল কিন্তু ছোট ছোট মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই আপনারা পাহারা দিয়েছেন ঠিক কিনা বলুন কোরআন তাহফিজুল কোরআন সেই কোরআন তালাবাতের কারণে পৃথিবীর সবচেয়ে করোনা ভাইরাসে কম আক্রান্ত হয়েছে এবং কম মানুষ মৃত্যুবরণ করেছে এই সোনার বাংলাদেশের জন্য বলুন সোহান আল্লাহ